প্রিয় বন্ধুরা আজ আমি আপনাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব এই রাউটারটা ভালো করে না জেনে কিনবেন না কারণ আপনি যেভাবে চাচ্ছেন হয়তো এটা সেভাবে নাও হতে পারে যেমন আমি যেভাবে চাইছিলাম সেভাবে পাইনি আসলে এটা কেনার পরে আমি অনেক ছ্যাঁকা খাইছি এক কথায় যেটা বলে তো আপনারা যাতে এই ধরনের স্যাঁকা না খান এই জন্য আমার ভিডিওটা দেখলে আসলে বুঝতে পারবেন যে রাউটারটা আপনারা কিনবেন কি কিনবেন না তো তথ্যগুলা আপনাকে অন্য কেউ হয়তো দিবে না আজ আমি আপনাদেরকে সেই তথ্যগুলা দেব টিফিলিং সিপি ই ছয়শো দশ এই রাউটারটি কিনলে আপনি কি কি সুবিধা পাবেন এবং কি কি অসুবিধায় পড়বেন এগুলো আমি নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব আশা করি আপনারা উপকৃত হবেন তো সেটা হলো আমাদের টিফিলিং সিপিই ছয়শো দশ রাউটার আমি অনলাইনে এই রাউটারটি দেখে কিনেছিলাম আমি ভাবছিলাম আমার যে বর্তমান যে রাউটারটি আছে এই রাউটারটার রেঞ্জ একটু বেশি হবে প্রথম সমস্যা হয়েছিল এখানে খেয়াল করেন এখানে ফাইভ গেগা হার্স তিনশো এমবিবিএস তেইশ ডিবিআই আউটডোর সিপিই এই যে লেখাটা আছে আমি ভাবছিলাম হয়তো যে এই রাউটারের মাধ্যমে শুধু ফাইভ গেগা হার্স না যে সমস্ত ড্রাইভগুলা টু পয়েন্ট ফোর গেগা হার্সের এই ড্রাইভগুলাও কালেক্ট করতে পারবো বা সংযোগ দিতে পারবো কিন্তু আসলে সেখানে আমি অত্যন্ত বড় একটা ধাক্কা খাইছি কারণ ফাইভ গেগাহার সাপোর্টের মোবাইল ছাড়া অন্য কোনো মোবাইলে যে সমস্ত মোবাইলে টু পয়েন্ট ফোর গেগাহার্সের এই সমস্ত মোবাইলে এই রাউটার থেকে সংযোগ আমি দিতে পারি নাই এবং সেটা সম্ভব না আপনারা যারা আউটডোর রাউটার হিসেবে এটা কিনতে চাচ্ছেন তারা অবশ্যই চিন্তা করবেন এটা কিনবেন শুধুমাত্র পয়েন্ট টু পয়েন্ট করার জন্য যদি মনে করেন আপনার বর্তমান যে রাউটার আছে এই রাউটারের রেঞ্জটা একটু বাড়ানোর জন্য কিনবেন তাহলে আমি বলবো এটা না কেনাই ভালো হবে কারণ এটা প্রথমত ফাইভ গেগা হার্টস আর দ্বিতীয়ত এটার মোবাইলে সংযোগ দেওয়ার জন্য রেঞ্জ পাবেন আপনি মাত্র চারশো সাড়ে চারশো ফিট তে এটা আপনার রেঞ্জ দেবে লং রেঞ্জ দেবে এটা পয়েন্ট টু পয়েন্ট ক্ষেত্রে বেটার তো চলুন আমরা এটা কিভাবে সেট করতে হয় এটা দেখাবো তবে তার আগে বলে রাখি আপনি যখন এটা সেট করবেন সেট করার পর আপনার এই রাউটারের সামনের দিক এর পেছনে কোনো রেঞ্জ পাবেন না সে অবশ্যই এই ড্রাইভে আপনার ফাইভ গেগাহার সাপোর্ট থাকা লাগবে এই রাউটারে আপনার আপনারা কম্পিউটারে সেট আপ করবেন সেটা দেখি প্রথমে চলে যাব আমাদের নেটওয়ার্কস কন্ট্রোলে নেটওয়ার্ক কন্ট্রোলে যাওয়ার পর এখান থেকে আমরা লোকাল এরিয়ায় যাব আমি যেভাবে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে গিয়ে এই যে ইন্টারনেট ভার্সন ফোর এখানে ক্লিক করব ডবল ক্লিক করার পরে এই টুলবারটি আসবে আসলে আপনারা এখানে সিলেক্ট করবেন আর এখানে এবার লিখতে হবে one nine two point one six eight point zero point ten এটা লিখে নিচিয়ে শুধু ক্লিক করলেই হবে এরপর আপনারা ওকে বাটন ক্লিক করবেন করার পর আপনার এই সেটিংটা চেঞ্জ হয়ে গেল তো এবার আপনারা ক্রোমাতে চলে যাবেন ক্রোমাতে যাওয়ার পর এখানে লিখবেন one ninety two point one sixty eight point zero point দুইশো চুয়ান্ন দিবেন ইন্টারপ্রেস করবেন ইন্টারপ্রেস করার পরে আপনার এরকমই একটা নোটিফিকেশন আসবে তো অ্যাডভান্স এটাকে এখানে ক্লিক করবেন করার পরে দেখেন নিচে আপনার আইডি আসছে তো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার এই টুলবারটা আসবে এইটা আসার পরে আপনি কি করবেন এখানে ইউজার নেম লিখবেন admin A D M I N admin পাসওয়ার্ডও দিবেন admin A D M I N admin আপনার এখানে আপনার দেশের নাম জিজ্ঞাসা করতেছে যেহেতু এখানে আপনি বাংলাদেশ বলে কিছু পাবেন না যেহেতু বাংলাদেশ বলে কিছু পাবেন না এই জন্য আপনি এখানে টেস্ট মুড মুডটা দিতে পারেন টেস্ট মুডটা দেওয়ার পর ইংলিশ ঠিক আছে এখানে টিকটা তুলে দিবেন তারপর লগ ইন করবেন আপনার এটি ওপেন করার জন্য যে পাসওয়ার্ড এবং ইউজার নেম আপনি ইউজ করতে চান সেটা এখানে বসিয়ে দিবেন আপনার পছন্দ মতো যে কোনো একটা পাসওয়ার্ড এবং ইউজার নেম দিয়ে দিলাম আমার পছন্দ মতো আপনারও আপনাদের পছন্দ মতো পাসওয়ার্ড ইউজার নেম লিখে এখানে লগ করবেন লগ করার পরে এই যে দেখেন আপনার এই রাউটারের সফটওয়্যারটি ওপেন হয়ে গেছে আপনার যে রাউটার থেকে ল্যান পোর্ট থেকে লাইন নিয়ে আপনি যে সংযোগটা দিছেন যে রাউটার থেকে ওই রাউটার থেকে ডেটা বা ওয়াইফাই সংযোগ আপনার ওই সিপি ছয়শো দশ এই রাউটারে কিভাবে দিবেন এটা দেখাবো এখন কুই অ্যাপে যাব অ্যাক্সেস পয়েন্ট এখানে নেক্সট করবো এখানে আমাদের একটা ছোট্ট কাজ আছে সেটা হলো এটা হলো আপনার টিপি লিঙ্কের আইডি এই টিপি লিঙ্কের আইডি সবাই অনেকে ব্যবহার করতে পারে তো আপনি এখানে কি করবেন আপনার নিজের মতো করে একটা করে নিতে পারবেন যেমন আপনি এখানে যেটা দিবেন সংখ্যা সেই সংখ্যা দিয়ে ছাড়া এই অ্যাপসটি আপনি অন্য কেউ খুলতে পারবে না তো আপনার ব্যক্তিগত একটা সংখ্যা দিয়ে দিলেন এখানে যেমন আমি এটা দিয়ে দিলাম দিয়ে এখানে নেক্সট করলাম আগে আমার এই কাজটা করে নিলাম নেক্সট করার পর আমার এই যে ওয়্যারলেস এপি সেটিং এখানে আমি এসএসআইডি মানে আমি যে নামটা আমার গ্রাহকের মোবাইলে শো করাতে চাচ্ছি সেই নামটা এখানে লিখতে হবে আমার যে গ্রাহক আছে এই গ্রাহকরা মোবাইলে ওয়াইফাই এই নামটা পাবে তো এই নামটা পাওয়ার পর এখানে টেস্ট মুড আছে এটা লেখা হয়ে গেলে এটা দেখবেন তারপর এখানে এ এন সিলেক্ট করবেন যদি না থাকে সিলেক্ট করবেন চল্লিশ কুড়ি এই চ্যানেল ব্যাগ এটা এটা দিবেন চল্লিশ কুড়ি এখানে অটোর জায়গায় আপনি আপনার ওয়াইফাই সংযোগ কারো মোবাইলে যদি অন করতে চান তাহলে পাসওয়ার্ড দেওয়ার প্রয়োজন হবে আর সেটা দিতে গেলে আপনার এখান থেকে পাসওয়ার্ড সিলেক্ট করতে হবে এখানে আপনি যে পাসওয়ার্ডটি লিখবেন ঠিক সেটাই আপনার মোবাইলে দিতে হবে নেক্সট করবেন এখানে দেখেন আমরা যেহেতু আমাদের আইডি এইখানে এখানে মোসে চেঞ্জ করে অন্য একটা দিছি এই জন্য কিন্তু এই লেখাটা আসতেছে নেট আর কাজ করতেছে না অতএব এবার এরকম আসলে আপনি কি করবেন এখান থেকে আবার আপনার লাইনে চলে যাবেন যাওয়ার পর এইখান থেকে ডিসাইড করবেন আমার যে ফোর পয়েন্ট এই যে অ্যাড্রেসটা দেওয়া ছিল এটা হলো টিপি লিঙ্কের অ্যাড্রেস আমি এটাকে ভ্যানিশ করে দেব যেহেতু আমার এখন টিপি লিঙ্কের আইডি না এখন আমার নিজের করা হয়ে গেছে এই জন্য ওটা ভ্যানিশ করে দিলাম দিয়ে ওকে করে দিলাম কেটে দিলাম এবার আমি এটাতে প্রবেশ করবো আমার নিজের আইডিতে তখন আর আপনার এই সেটিংকে দ্বিতীয়বার যাওয়া লাগবে না এই কাজটা করার পর এটা একটা সুন্দর সুবিধা আপনি এইটা চেঞ্জ করছেন বলে এইটা সম্ভব হয়েছে তো ইউজার নেম আমি ওই যেটা দিছিলাম ওখানে নিজের যেটা তৈরি করা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়েছিলাম সেটা এখানে দিলে আমার রাউটারটির সফটওয়্যার অন হয়ে যাবে এটা ইউজার নেম এই হলো কন্টিনিউ এটা চেঞ্জ করছি মানে ওইটা আমার আর লাগতেছে না যাই হোক এই যে আমার নতুন করে সফটওয়্যারটি অন করলাম ভালো করে খেয়াল করবেন এখানে আছে ইন্ডিয়া এখানে এ এন এখানে আছে বিশ চল্লিশ এখানে আছে দুশো সত্তর তিনশো এখানে আছে একশো তিপ্পান্ন এখানে আছে সেভেন ডিবিআই এখানে অ্যানাবল এখানে তেইশ এখানে আমার সেই কাঙ্ক্ষিত যে নামটা আমি লিখছি আমার এই ড্রাইভের নাম সেটা এখানে অটো এখানে অটো এখানে আমার পাসওয়ার্ড এখানে আমার এই যে এস এস আইডি এটা এনাবল করে আমার সেই কাঙ্ক্ষিত পূর্ণ যে রাউটারটির এই রাউটারের নামটা সিলেক্ট করলাম করার পর এই যে দেখেন এখানে সব কিছু এইভাবেই রাখবেন রাখার পর কি করবেন অ্যাপ্লে করবেন আর একটা কাজ আছে যেটা হলো সিস্টেমে যাবেন সিস্টেমে গিয়ে এখান থেকে আপনি এখানে ক্লিক করলে আপনার পিসি বা কম্পিউটারে টাইমটা শো করবে করার পর আপনি এখানে অ্যাপ্লাই দিয়ে দেবেন এখন অলরেডি আপনার মোবাইল গ্রাহক যারা আছেন এনারা মোবাইল ইউজ করতে পারবেন আপনার এই টিভি লিঙ্ক সিপিই ছয়শো দশের মাধ্যমে